আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় আমরা শুরুতে যে কোনো একটা ব্রাউজ করব আমরা গুগল ক্রোমটাই বেছে নেব সেক্ষেত্রে আমাদের যেহেতু আমার এ জায়গায় আমার একটা অ্যাকাউন্ট লগ করা আছে আমরা সাইট থেকে এখানে যাব এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে যাব দেন আমাদের নিচের অপশন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব যদি আমরা নিজের জন্য অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে আমাদের ফর মাই সেলফ ফার্স্ট টাই দিব যদি আমাদের কোনো বাচ্চার জন্য খুলি সেক্ষেত্রে ফর মাই চাইল্ড অথবা যদি আমাদের ব্যবসার কাজের জন্য খুলি সেক্ষেত্রে আমরা লাস্টেরটা সিলেক্ট করব যেহেতু আমাদের নিজের জন্য আমরা শুরুতে ফার্স্টটা সিলেক্ট করব ফর মাই সেলফ দেওয়ার পর এখানে ফার্স্ট নেম আমরা দিব লাস্ট নেম দিব এখানে আমাদের যে নামে আমাদের গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে সে নামটা আমরা দিব নামের সাথে অবশ্যই আমরা কোনো ডিজিট কোনো সংখ্যা দিব সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা স্ট্রং হবে আমরা স্পেস ছাড়া নাম দিব আমরা এখানে আমাদের যে কোনো একটা পাসওয়ার্ড দেব নিজের মতো করে যেটা আমাদের মনে রাখতে সহজ হবে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়েও দিতে পারি অথবা কোনো সংখ্যাও দিতে পারি ঠিক আছে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের একটা ভেরিফিকেশন নাম্বার দিবে নাম্বার চাবে যেটার মধ্যে আমাদের একটা কোড নাম্বার দেবে আমরা নিজের মোবাইল নাম্বারটা দিব এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে অপশনাল যদি আমাদের মোবাইল নাম্বার কোনো ক্ষেত্রে বন্ধ থাকে সেক্ষেত্রে আমাদের কোডটা অপশনাল ইমেল অ্যাড্রেসে চলে যাবে আমরা অপশনাল এটা দিব না আমাদের একটা ডেট অফ বার্থ দেব অবশ্যই আমাদের রিয়েলটা দিলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হবে কারণ অনেক সময় অ্যাকাউন্ট ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশনের জন্য আমাদের ডেট অফ বার্থটা অনেক দরকার আমরা সঠিকটাই দেব জেন্ডার সিলেক্ট করব দেন আমরা নেক্সট ক্লিক করব এখানে আমাদের একটা আমরা যে নাম্বারটা দিছি সে নাম্বারে একটা ভেরিফিকেশন যাবে আমাদের ভেরিফিকেশন কোডটা আসছে এখন সেভেন সিক্স ফাইভ দেন আমরা ভেরিফাই করে দেব এখানে আমাদের get more from your number আমাদের রিসিভ ভিডিও কলস মেসেজ আমরা যা যা সুবিধা পাবো এখানে দেব এস আই এম স্কিপও করতে পারি আমরা এখানে কিছু প্রাইভেসি অ্যান্ড ট্রাম আছে আমরা অ্যাগ্রি করে দেব আমরা গুগলের যে ট্রামগুলো আছে আমরা সবগুলো এখান থেকে ফলো করব আই অ্যাগ্রি দিব দেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা মেল মেলে ঢুকতে পারবো জিমেল এটা আমাদের এই জায়গা থেকে আমরা অনেক মেল সেন্ড করতে পারবো রিসিভ করতে পারবো আজকের মতো এখানে শেষ প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন